তোমরা থাইকা জমিতে পইল পাথার জলে ডুবা ময়ূর আসমান থাইকা ব্যাধি পুরাণ আদি দেহে ছড়ায় যহ নাই ওষুধি খোঁজ যদি কেরাম হইতে সহ প্রেমের ব্যাধি পুরাণ আদি দেহে ছড়ায় যহ নাই ওষুধি খোঁজ Twizzler, Twizzler. τα εκατό και όποτε μιλάνε βρίσκω